big dia go big dia yondo ya kanan lokke big dia konta ngani falailani e eh, kana lokke dekho dekhne lungi di lani. maran boleh danger rakha ho maran big mang bata beshi danger rakha lani? dekot nai lokke lungi dia lani? big dia go big dia yondo ya kanan lokke big dia big dia go big dia yondo ya kanan lokke big dia big dele tamar punya si, e eh, mon kanan ke big dia big dia go big dia tamar donya si, tamar punya si big dele e eh, kanan ke big dele ma permisa dekhi tumke এ ভাই নাই বাটে গেলা দেখলুস কি নাই তো বাটে গুলো ফালাইলে হবে না বিকের রূপ দাঁড়িলে তাকে দেখলুস কি নাই তুই কইলে না ওই কেউ হ্যাঁ তুই দেখিলে তো কইবি হ্যাঁ বিকের রূপ দাঁড়ি করি এনে ফালাই করিস এলো কইলে না ওই কি তুই ওকায় হ্যাঁ দাফরে কো তাকে মারি মারি টিক টিক করে দিবি দাফরে কো তুই এ হ্যাঁ নাই বাটা বিকের রূপ দাঁড়ি লাগিছে হ্যাঁ রে বিকের রূপ দাঁড়ি করে ফালাইছে এলে বাটে তাকে দেখলুস কি তুই হেওয়ানা রো রো রো মুই তাকে দেখলি আছি তুই তাকে দেখলুস কেন গলা এবাটে এবাটে সিধা ফালাইলা আছে এবাটে মুই গাল নিতে বড় এই এই রো তুই তো দেখুস না সে লোককে কেনতি দেখলুস তুই এ কানা লোক কেনতি দেখলা ফালাইলা লোককে মুই আন্দাজ করি পালাইলাটা শুনি করে কই দিল তোমকে পালাইলাটা কেনতি জানলুস ঠিক কথা রুয়া রুয়া কিনা মুই দেখাইলি নি তোমকে এমতি করি জানলি মুই দেখলাটা কই দিলি তোমকে তোমে দুই লোক ভকুয়া টামন বাই আমি এন্তি বললো কাকা আচ্ছা তোমার পাড়ার লোকমানকে চালাকি ভনাই করি আমি অন্ধ বলি করি তোমার পাড়ার লোকমানকে মাগি খাইলুনি ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা রে এ এ দেখলু সে মনের বুদ্ধি আমাকে বোকা বনে মাগি খাইলেন মারু জুতাকে <laughs> oh, no no no no <laughs>